আসসালামু আলাইকুম আমি এস এ শাহান আমি আসছি টেকনিক বাংলা প্রো থেকে আমি আপনাদেরকে আজকে দেখাবো install Adobe CCS master collection কীভাবে করতে হয় আমরা প্রথমে আমাদের পিসিতে ঢুকে ফাইলে যাব আমাদের সফটওয়্যারটি যেখানে রাখা আছে আমরা ঠিক সেখানে যাব গিয়ে আমাদের ফাইলটা যে ফাইলটি আমরা সিলেক্ট করব অ্যাডোবি মাস্টার কালেকশন সেটি যেখানে রাখা আছে আপনার ফোল্ডারে সেখানে গিয়ে যাবেন গিয়ে অ্যাডোবি সিসিএস মাস্টার কালেকশনে গিয়ে দেখবেন সেট আপ নামের যে ফাইলটি থাকবে সেটা আমরা সেট আপ দেবো সেট আপে ক্লিক দিব দেওয়ার পর আমাদের কিছু অপশন আসবে ইনস্টল নেবে ইনস্টলের জন্য কিছুক্ষণ আমরা ওয়েট করব ওয়েট ওয়েট করার পর আমরা সেটি সুন্দরভাবে ইনস্টল দেবো আর আমাদেরকে মনে রাখতে হবে যে সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় আমাদেরকে নেট কানেকশনটা অফ রাখতে হবে দেখুন আমার নেট কানেকশনটা অফ রাখা আছে নেট কানেকশনটা অফ রাখতে হবে তো এখানে আমাদের দুটো অপশন দেখাইছে ট্রায়াল এবং ইনস্টল নাও তো আমরা ট্রায়ালে ক্লিক দিব আমরা যেহেতু ট্রায়াল অ্যাকসেপ্ট নাও ক্লিক দিব অ্যাকসেপ্টে ক্লিক দেওয়ার পর আমাদেরকে সিলেক্ট দেখাইছে যে আমরা কোন কোন সফটওয়্যারটি ব্যবহার করব অ্যাডোবি মাস্টার কালেকশন প্রায় আটটা থেকে দশটা আছে তো আমরা প্রথমে মার্ক তুলে দেবো দেওয়ার পর যেটা যেটা আমাদের প্রয়োজন আমরা যদি চৌষট্টি বিট ইউজ করি তাহলে আমরা চৌষট্টিটা নিব আর যদি বত্রিশ বিটটা ইউজ করি তো বত্রিশ বিটটা নিব তো দেখেন আমি সিলেক্ট করতেছি আমার যেটা যেটা লাগে আর কি আমি সেটা সেটা করে নিচ্ছি আপনাদের যেটা যেটা লাগবে আপনারা সেটা সেটা করে নেবেন আর সেটা সেটা করে নিলে আপনাদের ভালো হবে তাহলে আপনার সফটওয়্যারটি ভারী হবে না আপনার কম্পিউটারটা হ্যাংও হবে না তো আমি যেগুলো যেগুলো সিলেক্ট করতেছি দেখেন আপনারা আমি মার্ক করতেছি তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর মার্ক করলাম অ্যাডোবি এডিশন মার্ক করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর মার্ক করলাম তারপর অ্যাডোবি ফটোশপ মার্ক করব দেখুন তো আমি চারটা মার্ক করলাম করার পর এখন বাকি আমাকে একটা আনমার্ক করে দিলাম দেওয়ার পর এখন আমি ইনস্টল নাওতে ক্লিক দিব তো আমি দেখা দেখাচ্ছি যে আরও আছে কি না আমার আর প্রয়োজন আছে কি না তো আমার আর প্রয়োজন নেই সেজন্য আমি এখন ইনস্টল নাওয়ে ক্লিক দিব তো আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে খুব সুন্দরভাবে ইনস্টল দিতে হবে তো আমি ইনস্টল নাই ক্লিক দিলাম তো এই প্রসেসিংটা একটু আমাদের অনেক সময় নেবে লং টাইম ধরে নেবে তো আমি এটা কেটে দিয়ে আর কি শর্ট টাইমে করে দিয়েছি আপনারা খুব সহজেই এটি বুঝবেন যে সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার জন্য তো আমি এটা শর্টকাট করে দিছি আপনার কাছে তো আপনাদেরকে অনেক মানে প্রায় বিশ পঁচিশ মিনিট আর কি ওয়েট করতে হবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আর পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন হয় যে কিভাবে কাজ করতে হয় আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব আপনারা দেখে নেবেন যে কিভাবে ফটোশপে কাজ করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করতে হয় কিভাবে তো আসলে এখানে হতাশ হওয়ার কিছু নেই আর কি সফটওয়্যারটি অনেক বড় একটা সফটওয়্যারের ভিতর অনেকগুলো এজন্য আর কি একটু সময় লাগে তো আপনারা একটু ধৈর্য সহকারে সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নেবেন তাহলে হয়তো বা কোনো ধরনের প্রবলেম হবে না তো দেখুন আর এক মিনিট সময় দেখাচ্ছে তো আমরা এক মিনিটের মধ্যে আর কি সফটওয়্যারটির ভিতর প্রবেশ করব তো ইনস্টল হয়ে গেলে আমরা কিভাবে আর কি মেনুবারে দেখব সেটাও আপনাদেরকে দেখাই দেব আর আপনাদেরকে ভালো করে বলে রাখতেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করিয়েন না আমার আর কি কারণ একটা জিনিস আমি যেটা বুঝি যে যদি ভালো লাগে ভালো লাগে জিনিসটাকে আমরা সব সময় কাছে রাখতে চাই তো ঠিক সেম যে আমি জাস্ট চেষ্টা করতেছি বোঝানোর জন্য আপনারা যেন জিনিসটা বুঝতে পারেন তো নেক্সট ভিডিওর জন্য যদি আপনারা চান অ্যাডোবি ইনস্টিটিউট কীভাবে কাজ করতে হয় বিভিন্ন টুলস নিয়ে গ্রাফিক্স আর কি কাজ কি বেশি ভালো হয় তো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব আপনারা দেখে নেবেন আর যদি কোনো কিছু হেল্পের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাইন আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতদূর বাড়ি চেষ্টা করব শেখায় দেওয়ার জন্য বোঝায় দেওয়ার জন্য তো আমাদের প্রসেস প্রায় শেষ এক মিনিটের মতো আর বাকি আছে তো এটা আর কি অনেক সময় লাগে ইনস্টল দিতে তো ধৈর্য হারাবেন না কেউ ধৈর্যটা রাখবেন কারণ আল্লাহ তালা বলেছেন যে ধৈর্যই মানুষের কর্মশীল জীবনকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারে তো আমরা এক মিনিট এখনও এক মিনিট দেখাচ্ছে দেখি এক মিনিট একটু কষ্ট করে আমরা প্রায় শেষ আর কি এক মিনিট তারপরে দেখাচ্ছে এক মিনিট লাগবে না খুব দ্রুতই হয়ে যাবে শেষ মুহূর্তে হয়ে যাওয়ার পর ফিনিশ আসবে আমরা ফিনিশে ক্লিক দিব তো দেখা যাক এখানে আসছে ক্লোজ ক্লোজে ক্লিক দিলাম দেখেন ক্লোজে ক্লিক দেওয়ার পর আমরা এখন মেনু বারে গিয়ে দেখব যে আমাদের মেনু বারে আসছে কিনা সফটওয়্যারগুলো আমরা অবশ্যই দেখব সফটওয়্যারগুলো অবশ্যই আসতে